আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি বড় ভাই আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আমাদের আজকের ভিডিওটা হচ্ছে ফার্মাসি রিভোগার নিয়ে আমি এর আগে অনেক ভিডিওতে বলেছিলাম যে আমি কি নিব কি নেব না এজন্য সবাই আমাকে মেইল আর এস যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য আর আমি যেহেতু কালেকশনের জন্য ভিডিও বানাই তাহলে এটা নেওয়াটা ঠিক ছিল যাক ইন্টার হবে আমাদের এখন Hang him from the yard. ইন্টোর পরে চলে আসলাম আবার আমরা ভিডিওতে তো আমাদের ভিডিওতে হচ্ছে এই বই স্কিন তো আমি প্রথমে দুইটা জিনিস বাদ দিয়ে দিই গান বক্স কনফার্ম ওকে নয় ডায়মন্ডের স্পিন করতে হবে প্রথমে তো আমি ভুলে ভুলে গেছি যে আমার আগে আমাদের যে রিকোয়েস্ট যেহেতু না পাঠাতে পারে সেই জন্য ব্যবস্থা করা তো অ্যাকসেপ্ট রিকোয়েস্ট বন্ধ করে নিলাম আমি এই মুহূর্তে কারো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব না তো আমাদের ভিডিওতে চলে যাই ভিডিওটাতে চলে আসলাম টু টুইলের ফেমাসের ইভো স্পিন তো নয় ডায়মন্ডের স্পিন মেরে দিচ্ছি ডোনার ডিস্টার্ব দিয়ে প্রথমে আমরা পেলাম গান আপডেট করার জিনিস উনিশ ডায়মন্ডের স্পিন চলতেছে এখন কি পাবো ডায়মন্ড রয়্যাল বাউচার আবার উনচল্লিশ ডায়মন্ডের স্পিন আমরা করে দিচ্ছি এখন আমরা কি পাবো একটা জামা পেয়েছি উনসত্তর ডায়মন্ডের স্পিন এখন আমি করে দিলাম এখন বক্সের হুইস পেলাম এখন নিরানব্বই ডায়মন্ডের স্পিন আবার আমরা নিরানব্বই ডায়মন্ডের স্পিন মেরে দিলাম এখন একটা প্যান পেয়েছি খালি না আমাকে ভালোবাসা দিচ্ছে না শূন্য মানুষ ডায়মন্ডের স্পিনে কি পেয়ে যাব না ফ্র্যাগমেন্ট পেলাম এখন একশো নিরানব্বইটা এখন স্ক্রিন আমি জানি আমাকে এই প্যারাশুটটাই দিবে কংগ্রাচুলেশন দিয়ে পেয়ে গেলাম কংগ্রাচুলেশন আমাদের রেয়ার আইটেম গাড়িনার ভালোবাসা চারশো নিরানব্বই দিয়েই নিতে হবে এবং আমরা পেয়ে গেলাম আমরা ফেমাসের ইভোগানের স্ক্রিনটা চারশো নিরানব্বই দিয়ে এখন আমরা লবিতে ফিরে যাই উইপিন সেকশনে ইভোগান দেখেন আমার সব কয়টা ইভোগানই আছে ফেমাসের আমরা যেহেতু নিয়েছি এটা আপডেট করতে তো পারবো না যাক কোনো এক সময় করবো অনেকগুলো ইভেন্ট চলতেছে এখন বর্তমান দেখি আমার অ্যারোমে পেশনে ফেমাসের আর কি গান ছিল ডেবেল ড্যামেজের একটা গান আছে যাক তারপরে ইভো গানের স্ক্রিনটা নিলাম আমি কালেকশনের জন্য ভালোবাসা সবার জন্য বড় ভাইকে সাপোর্ট করবেন সবসময়